লাগাইতে লাগো বুবু আরে ওসু কিনা গ্যাসুস কিনা ভুইলা আমারে শোন আমি এখন বাদাম বেচি ঢাকা শহরে তোর বিয়াতে তো পাঠাইছিলাম সিটি গোল্ডের চেন আরে কি আর কমু আহি নাইগা গার্লফ্রেন্ড ইস এ